নমস্কার বন্ধুরা গার্ডেনিং উই দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব আর যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটি ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছটা আমি খুব ছোট এনে লাগিয়েছিলাম দেখছেন এই পটটা এই পটেতে আমি এতদিন ছিল ড্রাগন গাছটা আর এর মাটি থেকে আমি এখন হালকা করতে পারছি না কিন্তু তবুও আমি তোলবার চেষ্টা করেছি কিন্তু এটাকে সরানো যাচ্ছে না এত এর কাঁটা যে আমি এটাকে প্রায় তুলে সরাতে পারছি না কিন্তু এর গ্রোথ দেখুন এ দেখুন এখানে এ দেখুন বন্ধুরা প্রায় এগারোটা পাতা আবার এখান থেকে বেরোচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে এই গ্রোথ নিয়েছে দেখুন কীভাবে এর গ্রোথ নিচ্ছে দেখুন তো এটাকে যদি আমি এখন রিপোর্টিং না করি তাহলে কিন্তু এই পাতাগুলো বেড়ে যাবে এবং ফ্রুটিংটা একটু কম করবে সেই জন্য আমরা এর জন্য নিয়ে নিয়েছি একটা ড্রাম আমরা এই ড্রামটাতে আজকে বসাবো আর এই ড্রামটাতে আমরা ফুটো করে নিয়েছি আর এখানে এবার আমরা মাটিটা তৈরি করে লাগাবো কিভাবে লাগাবো রিপোর্টিংটা কিভাবে করব তার জন্য আমি আপনাদেরকে আজকে বলবো বাগান গাছ হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ দেখতেই পাচ্ছেন এর কাঁটা রয়েছে কানে খানিকটা ফণি মনসা টাইপের দেখতে এই ড্রাগন গাছকে যেহেতু মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ মরু অঞ্চলের গাছ সেহেতু এর খাবারটা কিন্তু সাধারণ গাছের মতো হবে না এটা কীরকমভাবে তৈরি করব তো এর মাটি অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এখানে গার্ডেন সয়েল নিয়েছি আমি একটুখানি এখানটা দেখিয়েছি এটা হচ্ছে আগের মাটি যে মাটিটা দেখুন বন্ধুরা প্রস্তুত করা ছিল সেই মাটিটা আমি আপনাকে দেখাচ্ছি এই মাটিটা আমি প্রস্তুত করা ছিল এখন আমি যে মাটিটা এখানে তৈরি করব সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতন garden soil thirty thirty five percent মতন গার্ডেন সয়েল ওখানে নিয়েছি বালি আর তার সঙ্গে নিয়েছি অবশ্যই এই দেখুন একটুখানি এখানে খুব ভালো মানের উন্নত মানের কোকোপিট রয়েছে এই কোকোপিট আমি এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণে আর নিয়ে নিয়েছি যে ইঁটের টুকরো এরকম এরকম ছোট ছোট সাইজের ইঁটের টুকরো আর যেহেতু এটা মরু অঞ্চলের মানে গাছ এবং এই ইঁটের টুকরোটা দিলে ভালো আপনাকে কম জল দিতে হবে এই ইটের টুকরোর মধ্যে এই জলটা যতটুকু ধরবে ততটুকুতেই এটা ভালো গাছটা হবে আর নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট হ্যাঁ আর বালিটা অবশ্যই মেশাতে হবে বালি তো বন্ধুরা আমরা এখন মিক্স করে ফেল আমরা মিক্স করে ফেলছি বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে এখন এই কাজেতে হেল্প করছে তো একা তো এই গাছটাকে রিপোর্টিং করা সম্ভব নয় ওই জন্যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছেন সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এটাতে বালির পরিমাণ বেশি আছে সেহেতু বন্ধুরা এই গাছটা খুব ভালোভাবে দেখছেন তো কীভাবে গ্রোথ করছে মাটি যদি আপনি ভালোভাবে তৈরি করেন তাহলে অবশ্যই এই গাছটা ভালো হবে আমি আপনাকে দেখালাম যে এই গাছটা দেখুন বন্ধুরা কত মানে এখানে দেখুন এক দুই তিন এ দেখুন চার পাঁচ ছয় এ দেখুন সাত আট এই একটা নয় এই দেখুন বন্ধুরা দশ এরকম এগারোখানা বারোখানার মতন এরা এটা পাতা দিচ্ছে সুতরাং একে রিপোর্ট না করলে এই পাতাগুলো বড় হয়ে মানে ফল দিতে দেরি করবে তাই আমি তাড়াতাড়ি করে আমরা রিপোর্ট করে দিলাম আর এই কাজে আমাকে হেল্প করেছেন আমার হাজব্যান্ড আর আমরা এখন ওই টপটা ভরে নেবো এই দেখুন এই টপটা আমরা ভরে নেব এটা একটা প্লাস্টিক এবার গাছটাকে আমরা তুলে দেব আমরা এই গাছটাকে তুলে নেব যেহেতু খুব কাঁটা আছে গাছটায় গাছটা আমরা তুলে নিচ্ছি বন্ধুরা দেখছেন এটা যেহেতু আগে বাঁধা ছিল গাছটা ছোট ছিল সেহেতু আমি এখানটা বেঁধেছিলাম এখন গাছটা লম্বা হয়ে গেছে এবার আমাকে এটা খুলতে হচ্ছে আর এই রাবারটা দিয়ে আমি বাঁধবো কিন্তু এই বাঁশটার ওপরে বাঁধবো এই বাঁশটা যেহেতু একটা সাপোর্ট আমি পেয়ে গেছি সেহেতু এই গাছটাকে খুবই সাবধানে তুলে আমরা এবার এটাকে আর খুব কাঁটা হাতেতে প্রচণ্ড পরিমাণে আমাদের বিঁধছে আমরা সেটা সহ্য করেও যেহেতু এই গাছটাকে আমরা খুব ভালোবাসি সেহেতু এটা আমরা করবার চেষ্টা করছি এটাকে এখানে ওপরে তুলে দেবার চেষ্টা করছি আর এখানে এর জন্য আমরা এই বাঁশের সাপোর্ট বা বেকারি সাপোর্টটা আমরা দিয়ে দেবো অলরেডি একটা বেকারি সাপোর্ট আছে আর আমরা এবার এখানে বেঁধে দেওয়ার পর দেখুন গাছটা সোজাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবার আমরা এখানে একটা পরবর্তীকালে যখন দেখব যে খুব পাতাগুলো বড় হয়ে গেছে তখন এখানে একটা আমি লোহার রডের সাপোর্ট দিয়ে একটা গোল রিং মতন করে দেবো যাতে এই যে শ্যুটগুলো যেগুলো বেরোচ্ছে এর থেকে আরও বেরোবে সেগুলো পরবর্তীকালে এরকমভাবে ছড়িয়ে যেতে পারে এবং আমরা সহজেই এই ফুলের পলিনেশন করতে পারি তো দেখছেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে আমার সঙ্গে জুড়ে থাকবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা দেখুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই